এক নতুন গল্প শোনাবি আজ আমায় স্বপ্ন দেখাবি এক নতুন গল্প শোনাবি তুই মিশে যামার কল্পনায় তুই মিলে যামার गल्पटाए মনের একা হওয়া আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই দুটো পাখি একই ডালে হাওয়াদের তালে তালে পাশাপাশি উড়ে চলে কত হাসি কত কথা বাড়ে মনে মনে তোরা করেছি গোপনে আজ কেমন শূন্য তোকে ছাড়া ইচ্ছেরা দিচ্ছে সে ইশারা

আজ আমায় স্বপ্ন দেখাবি আয় তুই মিশে যা আমার কল্পনায় তুই মিশে যা আমার কল্পনায়